হ্যালো ভাই ব্রাদার্স তোমরা সবাই কেমন আছো হয়তো ভালো আছো সো তোমাদের নিয়ে নিয়ে নিয়ে চলে আসলাম একটি নতুন ভিডিও সো আজকে আমরা করছিল নো প্যাং ডিজে অ্যাডাম চাচাকে নিয়ে তো রাত্রেবেলা গেম খেলার সময় <coughs> আমাদের স্কোয়াডের মেম্বার আমাকে রিকোয়েস্ট করলো সবাইকে রিকোয়েস্ট করলো একজন অপর মানে একজন আরেকজনকে রিকোয়েস্ট করলো যে ভাই নু প্র্যাঙ্ক নু প্র্যাঙ্ক নু প্র্যাঙ্ক করবো সো সেই ফাঁকে আমি ভিডিও করে ফেললাম তাই আর কি ভিডিওটা আপলোড করা পুরানো হয়েছে তো কী হয়েছে সো লেটস স্টার্ট বেবে আমার কন্ট্রোল আমি ঘুরেছি স্ক্রিন গিয়ে কন্ট্রোল আমি কইলাম আমি হ্যাঁ, কি ভাই স্টার্ট হয়ে শেষ জানি তো আমি ভাই গেছে তারপর কেটে যাবে দেখি তো যে যে মরবো সবাই আমার সেকেন্ড মারবে তারপর কারে কারে के ले भाई खत्म कर दिया हम लोगों को ও ইমোট দিচ্ছে ইমোট কিছুক্ষণ পর তোমার পিছনে ঘুরে আসবে বেশ আমাদের থার্ড রাউন্ড স্টার্ট হয়েছে ওই যে আরেকজন যাইতে কেমন লাগে আরে ভাই সবাই লড়তেছে কেন রে ভাই এই কি ভাই কাকে কোথা দিয়ে মারে ওই এই যে এই রে ভাই ওদেরকে কি বলবো আমি নিজেই লড়তেছি রে ভাই আচ্ছা আচ্ছা এখানে ওই যে ওই যে চান্দু চান্দু টিম আপ করবে আমাদের সাথে ওই টিম আপ ও ভাই পুরো হিরোইক প্লেয়ার চারজন চারজন হিরোইক প্লেয়ার আমাদের মধ্যে শুধু ইমামুল ভাই হিরোইকে আছে তার জন্য আমার সাথে আমাদের সাথে টিম আপ করবো এইটা দিতে মারিস রে ভাই মারা দিছে যা তো এই দেখুন আমাদের প্রো প্লেয়ার কি করছে এখানে হাই হাই প্রো প্রো প্লেয়ারও শেষ এই এখন ভাই শুরু হয়ে গেছে কারণ ভাই হিরোই গেছে ভাই অনেক কষ্ট করে ভাই যদি একটা মাইনাস খেলে ফুলজারা পুরা যায় জানি মানে হিরোই গেছে ভাই অনেক কষ্ট করে ভাই যদি একটা মাইনাস খেলে তাহলে আর ফুলজারা পুরা যায় তার জন্য আর মাইনাস মাইনাস খাবো না এখন ডবল শটগান নিছি একগুলো আর বেস্ট হেলমেট মানে দিদা টাকা তাহাই সিনিমিনি করে বজ্জো তাহাই সিনিমিনি করে তো এখন খেলবো অ্যান্ড আমরা আমরা তো মাইক বন্ধ করে রাখছি আমাদের আমরা কথা বললেও কথা শুনবো না ওদের কথা তো শুনতে পারি না আমরা কথা বললে শুনবো না তো ওই যে ওই যে গ্যাসের বাড়ি লাগ কি মনে আছে এখনো টিপ আপ করার জন্য বস করতেছে এবার আদার আচ্ছা ওই পাশে মনে হয় একজন আছে ওই যে উঠবস হ্যাঁ এক পাশে একজন আছে আচ্ছা চান্দু তুমি রাজ দিবে না জানি মনে হয় ভাই ভাই এই যে গ্রেনেড কেন তো ভাই কি ভাগ্য ভালো তো খুব আবার আবার আবার ভাই এই যে এটা এটা কিন্তু নাইন সাপি এটা কিন্তু নাইন সাপি ভাই আগে একজন মারতেছে তার থেকে ভাই তারপর তুই মার তুই শেষ শেষ ভাই ঠিক আছে কম দামে দেয় তো ভাই দুইজন নক ওদের মধ্যে ও ও একটা করছে একটা ছোট্ট হিটশট করছে ভাই আমি তো যাবো না আমি আমি রাখ দেবো না কারণ তুই ভালো ভালো পজিশনে আসো ভাই আমি রাজ দিলে ভাই মরেও যেতে পারি গা তুমি কোথায় চান্দু ব্রাদার হ্যালো বের হবা ও একজন আছে কাক ওইটাকে কি মেরে মেরে দিল আচ্ছা ওই পাশ ফাঁকা আর আচ্ছা এখানে ওই এই জি জি জি চান্দু কিরে বাই বাই বাই শর্ট আরে লাগলো না বাই বাই বাই আরে বের তুই চান্দু বের কিরে ভাই এত ড্যামেজ দেওয়ার পর কি কেমনে ভাই এত ড্যামেজ দেওয়ার পর তিনটা চুরি হয়ে গেছে ইমাউলের মাঠে দপ পুরে চান্দু আসো চান্দু ঠান্ডা লাগছে ব্রাদারিয়স কোথায় তুমি কোথায় ভাই এই যে এইগুলা ভালো না ভাই এই শুনছেন আপনারা ভাই কি রে ভাই তোরা কি কিনে নিবি সব ওই ওই ডিজার্টিকেট আচ্ছা ওয়েট এলার কি এখনো ও ভাই ও ভাই ওপি ওপি ওপি ব্রাদারিয়স আরো দুইটা আছে হ্যাঁ দুইটার মধ্যে একজন আরে রে চান্দু কোথা থেকে আসছো তোমার বাড়ি ঘর চিনো বাড়ি ঘর চিনো যাও চাঙ্গে মাঙ্গে এখন তোমার সাথে আমরা টিম আপ করবো নো প্রবলেম লাস্ট মুহূর্তে তুমি মরে যেও কারণ ভাই ভাই মাইনাস খেও না আমাদের ইমামু তুমি এক মাইনাস খেলে সমস্যা নেই আমাদের ইমামু ভাই একটা মাইনাস খেলে প্রবলেম আর তোমার তোমার মানসম্মান থাকা উচিত তোমার মানসম্মান থাকা উচিত কীভাবে খেলো তুমি আমাদের ডায়মন্ড মানে ডায়মন্ড প্লেয়ারদের কাছে মরে যাও হিরোইক প্লেয়ার হয়ে অস মানে এটা মানে কী বলবো ভাই ওকে আমরা ইমো দিচ্ছি ভাই লে লে লে লে ওর কাছে কি আছে আর ফার্মাস ওর কাছে কি আছে চন্দু চন্দু টুকি ও ভাই ও আমার শটগান আমার শটগান ভাই আমার শটগান আমার শটগান নিস্তা ভাই আমার শটগান ওকে থ্যাংক ইউ ভাই কিছু করো ও তুমি হাই আই করতেছ হ্যালো হ্যালো আপনার নাম নাম আপনার নেম কি আয় রাধা তুমি তুমি যেই মধ্যে দিচ্ছ আমাদের টিমমেট একজন মরে গেছে কিন্তু ভাই মানে তোমার মানসম্মান নেই তোমার মানসম্মান নেই ভাই ভাই তপু তপু না টিপু নাকি টিপি I mean sorry sorry brother ভাই ঘুষিস না ভাই ভাই ভাই ভাই মারিস না ভাই লাল আরে আরে ওখানে ভাই ভাই ও পিছন আরে এই মামুল রে আমি অ্যানিমিটাকে দেখলাম না ভাই তুই আমার পিছন থেকে মেরে দিস ভাই আমি এই জায়গায় বসে আছিলাম যে অ্যানিমি একটা হয়তো আসবে কি ধান্দাবাজ আমি খেয়াল করি না দেখা চান্দু ভাই এই যে ব্রাদার কেউ বাঁচাবা আমাকে ব্রাদার ব্রাদার কেউ কি আমাকে বাঁচাবা হ্যালো বিমাবু চান্দু ওরে চান্দু রে ওরে চান্দু ওরে চান্দু এখন এখন রিভাইভ ভাই আর একটু হলে তো মরেই যেতাম আর লাস্ট কিলটা ভাই আমাকে দিবেন ভাই ইমামুল ভাই লাস্ট কিলটা আমাকে দিয়ে দেন চা আচ্ছা, ওয়েট আমি একটু হেল্প করি আপনারা খুঁজেন আপনারা খুঁজে যদি ওই ওই পেয়ে গেছে পেয়ে গেছে পেয়ে গেছে ওয়েট কিলটা আমার লাগবে ও ওই ওই ওই মেয়েটা ওই মেয়েটা ওই মেয়েটা ওই যে ও সুন্দরী রমণী বাবার টাকায় ফুটানি আটা ময়দার সাতজনই সরি সরি ভাই সরি সরি সরি সরি ভাই যার গান ভাই সরি ও ভাই কি রে ভাই কেমনে সম্ভব তুই শেষ শেষ ওরে ভাই মায়া রইছে আরে ভাই কি লাস্ট লইতে দিল না যা okay brother yo three by three হয়ে গেছে ভাই এখানে চান্দু আছে একটা চান্দু উঠি ভাই একটা চান্দু ওয়েট আরেকটা একটা আরে রে চান্দু বলাই গেছে ওয়েট আর চান্দু এই যে একটা এই ওয়েট আরে আমার স্কিপ এরকম করতেছে কে ব্রাদার ওয়েট আমার স্কিপ হোয়াট দ্য হেল দেখেন দেখেন দেখেন স্কোপটা কেমন করতেছে ভাই আমার এই ডাব্লিউ মানে কি আমার মানে আটকে আটকে চলতেছে এই ডাব্লিউ স্কোপটা আরে ভাই এইসব ঠাড়া কি আমার লগেই ওই যে ওরা সব মাইরা ভাই কিল কিল জব নিয়ে বলছিলাম যে মানে বুয়াটা আমি নিব এমপিপিটা পোলা পাইন ও আমরা দুজন আছি ওয়েট ব্রাদারিয়াস ওদের মধ্যে দুজন আছে আর একজন নক হয়ে আছে আরেকজন নক ওকে তো ডাউন করতে ডাউন করা লাগবে পরে তিনজন উঠতে যদি ধোয়া শুরু করে দুইজন রে এই শুরু করছে শুরু করছে কই চান্দু চান্দু চান্দু বের হবে ও ভাই নক ও ইমামুল ভাই ই না না না ইমামুল না এটা তো ওই তপুও ডাউন ভাই আমি সিঙ্গেল কেন এখন ওখানে গেলে দুইজন ভাই দুইজন আমাকে দিবে না বলো আচ্ছা কোথায় ভাই ওটা কোথায় বেরোবি বেরোবি ভাই একটা বার বেরো গ্রেনেডো গ্রেনেডো ইয়ে একটা দাও না ওকে ওকে ওকে ওকে এখন এখন রাস দি রাস এই এই তো শেষ শেষ ভাই ভাই পজিশন মতো লেভেল দিকে রাধা যাও ইয়ে বইয়া আবার দিকে ও ভাই মোবাইল ভাই বকা না সো গাইস ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আর আমার কথা যদি মানে না না বুঝেন তাহলে ভাই কিছু করার নেই ভাই ঠান্ডা ভাই কথা বাইজা বাইজা আস্তে আস্তে ওকে সো বাই বাই ব্রাদারিয়স